স্বপ্নে দেখেছি যারে পেলাম আজ দেখা তার জীবনের চির সাথী তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি আমার কিশোর বাঁধব একসাথে দুজনে পাশাপাশি থাকবো দুটি মন দুটি প্রাণ একই বাঁধব একসাথে দুজনে পাশাপাশি থাকবো তুমি যে আমারই আমি যে তোমারই মন বিনার তার জীবনের চির সাথী তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি আমার স্বপ্নে দেখেছি যারে পেলাম আজ দেখা তার জীবনের চির সাথী তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি আমার ঝিনুক যেমন বুকে রাখে গো মুকুতা ধরে সোহাগে ভরিয়ে কণ্ঠে পরাও হার জীবনের চির সাথী তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি আমার স্বপ্নে দেখেছি যারে পেলাম আজ দেখা তার জীবনের চির সাথী তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি আমার